আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল মুরসালিন ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী সকলকে জানাই ইসলামিক কোশ্চেন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আমাদের নিয়মিত প্রশ্ন উত্তর পর্বে আমাদের কাছে এক বোন প্রশ্ন লিখেছিলেন যে আমরা নামাজের মধ্যে শেষ বৈঠকে তাশাহুদ এবং দুরুশরীফের পরে যে দোয়াই মাসুরা পড়ে থাকি এই দোয়াই মাসুরা সহি হাদিসের ভিতরে উল্লেখ রয়েছে কিনা আর থাকলে সেটা সহি শুদ্ধভাবে বাংলা অর্থসহ আমাদেরকে শিখাবেন তো সেই বোনের অনুরোধে আজকে আমি আপনাদের সামনে দোয়াই মাসুরা নিয়ে এসেছি আমি দোয়াই মাসুরা নিজে পাঠ করব এবং আপনারাও আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করবেন তাহলে যারা দোয়াই মাসুরা এখনও পর্যন্ত পারেন না আর যারা পারেন কিন্তু উচ্চারণ শুদ্ধ হয় না বাংলা অর্থ জানেন না তাদের জন্য আশা করি খুব সহজ হবে তো আমি প্রথমেই বলে দিচ্ছি যে একাধিক হাদিসের গ্রহণতে একাধিক সহি হাদিসের ভিতরে একাধিক দোয়া এই দোয়াই মাসুরা হিসেবে উল্লেখ রয়েছে যে কোনো দোয়াই দোয়াই মাসুরা হিসেবে পড়া যেতে পারে যেগুলো হাদিসে রয়েছে তো আমি তার মধ্য থেকে আপনাদের সুবিধার জন্য সহি বুখারি থেকে রেফারেন্স দিচ্ছি সই বুখারির মধ্যে এই দোয়াই মাসুরা সম্পর্কে দুইটা হাদিস উল্লেখ রয়েছে সই বুখারির সাতশো চুরানব্বই নম্বর হাদিস এবং সই বুখারির সাতশো পঁচানব্বই নম্বর হাদিস সই বুখারির সাতশো চুরানব্বই নম্বর হাদিসে হজরত উরিয়া ইবনে জুবাই রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হয়েছে হজরত আয়সা রদি আল্লাহ তালা আনহা তাকে বলেছেন যে নাবি সাল্লাহ আসাল্লাম নামাজের মধ্যে এই দোয়াগুলো পাঠ করতেন যেটা দোয়াই মাসুরা হিসেবে আমাদের কাছে প্রসিদ্ধ সেই দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবিল কবর ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত এই দোয়াটাও দোয়াই মাসুরা হিসেবে আমাদের কাছে প্রসিদ্ধ তবে এর পরের হাদিস সই বুখারির সাতশো পঁচানব্বই নম্বর হাদিস হজরত আবু বকার বকর আল্লাহ তাআলা আনহু থেকে যেটা বর্ণিত হয়েছে হজরত আবু বকর রদিয়াল্লাহ তাল আনহুকে নবী সাল্লাহ আলহিহাসাল্লাম শিক্ষা দিয়েছিলেন সালাম ফেরানোর পূর্বে নামাজের মধ্যে যে দোয়া করতে হবে তা হলো আল্লাহুম্মা ইন্নি জলাম তু নাফসি জুলমান কাসির ওয়ালা ইয়াগফিরু জুনুবা ইল্লা আংতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আংতাল গফুর রহিম এই দোয়াটা দোয়াই মাসুরা হিসেবে আমাদের সমাজে বেশ প্রসিদ্ধ তবে বুখারি শরীফের ভিতরে যে দুইটা দোয়া রয়েছে দোয়াই মাসুরা হিসেবে দুইটাই দোয়াই মাসুরা হিসেবে বেশ প্রসিদ্ধ এছাড়াও অন্যান্য দোয়াও রয়েছে যেগুলো সালাম ফেরানোর পূর্বে দয় মাসুরা হিসেবে পড়া যেতে পারে তবে যে দুইটা দোয়া আপনাদের সামনে তুলে ধরলাম আমি নিজে আপনাদের সামনে এই দুটা উচ্চারণ করব আপনাদের সামনে পাঠ করব আপনারা আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করবেন তাহলে আশা করি যারা এখনও পারেন না তাদের জন্য শেখাটা মুখস্থ করাটা খুব সহজ হয়ে যাবে তো আমি প্রথমে হজরত আবু বকর রদি আল্লাহ তালাহুকে নবিসাল্লাম যেটা শিক্ষা দিয়েছিলেন সেই দোয়াই মাসুরাটা আমি পড়ছি আপনারা আমার সঙ্গে পড়বেন আল্লাহুম্মা ইন্নি তু নাফসি জুলমাং কাসীরা ওয়ালা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আন্তা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আংতাল গফুরুর রহিম এই দোয়াই মাসুরার অর্থ হল আল্লাহুম্মা ইন্নি জলাম তুনাফসি জুলমান কাসিরা হে আল্লাহ আমি নিজের উপরে অত্যাধিক পরিমাণ জুলুম করে ফেলেছি ইল্লা আংতা এই অত্যাধিক জুলুম এই অপরাধ তুমি ছাড়া ক্ষমা করার মতো কেউ নেই ফাগফির লি তুমি আমার এই জুলুম আমার এই অপরাধ ক্ষমা করে দাও ওয়ার হামনি আমার উপর রহমত নাজিল করো ইন্নাকা আংতাল গফুর রহিম নিশ্চয় তুমি অতি ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু সম্মানিত দর্শক এবার আমি আপনাদের সামনে সই বুখারির সাতশো চুরানব্বই নম্বর হাদিসে যে দোয়াই মাসুরা উল্লেখ রয়েছে সেটা পাঠ করব আপনারাও আমার সঙ্গে উচ্চারণ করতে পারেন তা হল আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবিল কবর

ওয়া মিন ফিতনাতিল মাসিহ দাজ্জাল এবং দাজ্জালের ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি ওয়া বিকা মিন ফিতনাতিল মাহিয়া অফিতনাতিল মামাত এবং বেঁচে থাকা এবং মরে যাওয়া অর্থাৎ হায়াত এবং মৌতের ফেতনা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি এটা হলো এই দোয়াই মাসুরার অর্থ সম্মানিত দর্শক এবার শেষ করব তবে শেষ করার আগে এই বিষয়ে আরেকটা কথা বলছি দোয়াই মাসুরা সম্পর্কে একাধিক দোয়া উল্লেখ রয়েছে আমি আপনাদের সামনে দুইটা দোয়া উল্লেখ করলাম আপনারা চাইলে প্রথমটাও পাঠ করতে পারেন চাইলে দ্বিতীয়টাও পাঠ করতে পারেন আর চাইলে অন্যান্য হাদিসের ভিতরে দোয়াই মাসুরা সম্পর্কে অন্যান্য দোয়া উল্লেখ রয়েছে সেগুলো পাঠ করতে পারেন এ বিষয়ে শুধুমাত্র একটা দোয়াই পাঠ করতে হবে এছাড়া অন্য কোনো দোয়া পাঠ করা যাবে না এরকম কোনো বাধ্যবাধকতা নেই তাই সম্পর্কে আরও বেশি আমাদেরকে জানতে হবে এবং